ওভার হয় এখানে স্পিড দিবি টাইট করে তোল ব্যাক টাইট স্পিড যা তার মতো হ্যাঁ উঠিয়া উঠিয়া হ্যাঁ নিচে ফেলে দে